মাইক্রোস্কোপ এমন একটা মেশিন যে অনেক ছোট ছোট জিনিসও জুম করে বড় করে দেখা যায় আজকে আমরা এমন কিছু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চলেছি যা দেখার পরে আপনি বিশ্বাসই করবেন না তো কি আপনি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আর যদি চ্যানেল নতুন হন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সাধারণত আমাদের জিব্বা অনেক রকম খাবারের টেস্ট করতে পারে যদি আমাদের এই জিব্বা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তো কীরকম দেখা যাবে তা দেখুন একবার মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকম দেখা যাবে আর খালি চোখে দেখলে তো আপনারা এরকম দেখতে পারবেন একদম তেলা প্রতি মাসে আমাদের একবার করে হলেও শেভ করতে হয় না হলে মেশিন দিয়ে দাড়ি ছোটো করতে হয় কিন্তু এই দুটো চুলের যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে কীরকম দেখা যাবে তো চলুন দেখে আসি আপনি যদি শেপ করেন তো একদম তেলা দেখা যাবে আর আপনি ম্যাশিং দিয়ে কেটে থাকেন দাড়ি তাহলে এরকম উড্র খাড্রা অনেক খারাপ দেখা যাবে মাইক্রোস্কোপ দিয়ে যদি বিলেটের মাথা যদি দেখা হয় তো কীরকম দেখা যাবে মাইক্রোস্কোপ দিয়ে কিছু কেটে থাকলে ব্লেড দিয়ে তো এরকম দেখা যাবে হ্যাঁ আর যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে যদি জুম করে ব্লেডের মাথা দেখেন তো কীরকম দেখা যাবে তো দেখুন একবার আপনি কত খারাপ জিনিস তাই দেখুন আমাদের স্কিনে যদি ইঞ্জেকশন পূরণ হয় তো ছোট্ট একটা ছিদ্র থাকে এই ছিদ্রটা আমরা দেখতে পারি না খালি চোখে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তো একদম এরকমই দেখা যায় দেখুন একবার আপনি করোনা ভাইরাসের সম্পর্কে অবশ্যই জানেন আপনারা করোনা ভাইরাস কি খালি চোখে দেখেছেন আজকে চলেন মাইক্রোস্কোপ দিয়ে দেখি করোনা ভাইরাস এরকমই দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তাহলে কি হবে এইসব আনকমন ভিডিও আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে দেখা হচ্ছে তাহলে আরেকটা কোনো ইন্টারেস্টিং মজার ভিডিওতে খুদাহাফেজ